আত্মহত্যা সমাধান না সব কিছুর অন্য কিছু করতে পারবা আমি বলি আমার সকল দুঃখ কষ্ট তুমি বলো সহ্য করতে পারবা